আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ কাউকে ভালোবাসব আল্লাহ সুবাহান তালার সন্তুষ্টর জন্য কারোর সাথে যদি শত্রুতা করতে চাই তাহলেও আল্লাহ সুবাহান তালাকে সন্তুষ্ট করার জন্য এতে কি বুঝলেন যে আল্লাহ সুবাহান তালাকে সন্তুষ্ট করার জন্য শত্রুতা করতে হবে আসলে কথাটা কি এরকম তাহলে কথাটাকে বুঝতে হবে যদি আপনি কাউকে ভালোবাসেন সে আপনার প্রতিবেশী হোক ভাই হোক বোন হোক আপনার স্ত্রী হোক ছেলে মেয়ে হোক এক কথায় যে কোনো বিষয় যে কোনো জিনিস যেভাবে ভালোবাসবেন একমাত্র আল্লাহ সুহান তালাকে খুশি করার জন্য যদি কারোর সাথে শত্রুতা করতে মনে চায় কাউকে ঘৃণা করতে মনে চায় কারো কাছ থেকে দূরে যাইতে মনে চায় কারো কাছ থেকে সরে যেতে মনে চায় কারোর সাথে কথা বলতে মনে না চায় সেটাও একমাত্র আল্লাহর জন্য একজন সে বেশিরভাগ সর্বক্ষণই সেরেক করে তাকে আপনি বুঝাবেন যদি সে সেরেক থেকে সরে না আসে তাহলে আপনি তাকে ঘৃণা করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তারাকে খুশি করার জন্য এক ব্যক্তি জিনাহ করতেছে আপনি এটা প্রমাণ আপনি দেখতেছেন আপনি নিজেই প্রমাণ সেইগুলি করে তখন আপনার উচিত তাকে আল্লাহকে খুশি করার জন্য বোঝানো যদি সে না বোঝে আপনার সে যতই কাছের মানুষ হোক যত বন্ধু ভালো ঘনিষ্ঠ বন্ধু হোক যতই রক্তের আত্মীয় হোক আপনি তার কাছ থেকে এই মহব্বত ছিন্ন করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তাহলে আল্লাহ সাল্লাহ খুশি হবে আগে দায়িত্ব হচ্ছে আপনার বোঝানো বলা যদি শাসন করার ক্ষমতা থাকে তাহলে শাসন করবেন আর যদি এটা না হয় তাহলে তার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করবেন একমাত্র আল্লাহ সুবাহান খুশি করার জন্য কেউ আপনাকে বারবার বারবার কষ্ট দিচ্ছে আপনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে মিথ্যা প্রচার করতেছে আপনার নামে আপনার দায়িত্ব তার কাছ থেকে দূরে সরে যাওয়া তাকে মাফ করে দেওয়া একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এক কথা যত ভালো কাজ আমরা করব একমাত্র আল্লাহ সুবাহ তালাকে খুশি করার জন্য আর যত ধরনের গোনাহ ছেড়ে দিব গোনাহ থেকে হেফাজত থাকবো এটাও আল্লাহ সুবাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সম্মানিত ভিয়াস আমি যে কথাটি মূলত বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আল্লাহ সুবাহ তালাকে খুশি করার জন্য যেই কাজগুলি আমাদের করতে হবে সেই কাজগুলির মধ্যে হচ্ছে যখন কেউ আপনাকে আঘাত করবে যে আপনাকে আঘাত করবে আপনি অবশ্যই তাকে মাফ করে দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি মাফ করে দেন আল্লাহর কসম আল্লাহ সুবাহ আপনাকে মাফ করে দিবে সুবাহ কেউ আপনাকে এমন ধরনের বাহ্য করতেছে আপনি তার জন্য উল্টা বকা না দিয়ে যদি তার জন্য দোয়া করেন আল্লাহর কসম আল্লাহর রহমত আপনার উপরে অবশ্যই অবশ্যই নাজির হবে আপনাকে বকা দিচ্ছে আপনি তাকে দোয়া করতেছেন এতে কি বোঝায় আপনি অবশ্যই ইমানদার ইমানদারের পরিচয় হচ্ছে যদি কেউ বকা দেয় তাকে অবশ্যই বিপরীত দোয়া করে দেওয়া যে হ্যাঁ আল্লাহ তাকে তুমি হৃদায়ত দাও তাকে তুমি বোঝার তৈফিক দাও যদি এই কাজগুলি আমরা করতে পারি তাহলে আল্লাহ তারা খুশি হয়ে যাবেন এক কথায় আল্লাহ সুবাহ তালাকে খুশি করার জন্য আমাদের এই ছোট ছোট কাজ যদি আমরা করতে পারি অবশ্যই আল্লাহ সুবাহ তালা খুশি হয়ে যাবেন কষ্ট পেয়েছেন কষ্টটা বুকের মধ্যে চাপা দিয়ে রাখবেন না কষ্টটা হচ্ছে একটা পাথরের মতন কষ্ট জিনিসটা হচ্ছে পাথরের মতন এই কষ্ট জিনিসটা আপনি বুকের মধ্যে যদি পালতে থাকেন যদি পালতে থাকেন যে কোনো জিনিস আপনি মুরগি হোক হাঁস হোক গরু বাছুর ভক্তি ভেড়া ইত্যাদি যে কোনো জিনিস আপনি পালতে থাকবেন এটা কিন্তু আস্তে আস্তে বড় হয় আস্তে আস্তে বড় হয় তা আপনার বেদনা আপনার কষ্ট যদি আপনি বুকের ভিতরে এরকম পালতে থাকেন জমাইতে থাকেন তাহলে ওটা আপনার এই দুঃখ কষ্ট বাড়তেই থাকবে দুষ্ট দুঃখ কষ্ট বাড়তেই থাকবে সম্মানিত ভিওয়াস দুঃখ কষ্ট বুকের ভিতরে চাপা দিয়ে বাড়ানো যাবে না এটাকে ফেলে দিতে হবে এই কষ্টকে কষ্ট মনে করতে হবে না এই আঘাতকে আঘাত মনে করা যাবে না এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া এই পাথরটাকে কষ্ট বেদনাদায়ক পাথরটাকে ফেলে দিতে হবে এক কথায় ভুলে যেতে হবে যারা আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে আঘাত করেছে আপনার সম্মান হানি করেছে আপনার টাকা পয়সা নষ্ট করেছে আপনাকে পথে ঘাটে আপনার সাথে বেয়াদবি করতেছে আপনার বিবি বাল বাচ্চা সকলের সাথে বেয়াদবি অন্যায় অত্যাচার করতেছে আপনি এই কষ্টগুলো যদি বুকের ভিতরে চাপা দিয়ে রাখেন তাহলে এই কষ্টগুলো শুধু বাড়তে থাকবে বাড়তেই থাকবে এটা কমবে না তাই আপনার বুকের ভিতর থেকে এই বেদনাদায়ক এই কষ্টদায়ক পাথরটাকে ফেলে দিতে হবে তাহলে আপনার এই দিল এবং বুকের ভিতরে যে মানুষ অস্ত জিনিসটা আছে যদি হালকা থাকে আপনার মন দিল সব ভালো থাকবে আপনি প্রত্যেকটা ভালো কাজ ভালো মনে করতে পারবেন এই জন্য আল্লাহ সুবাহান খুশি করার জন্য এই কাজগুলি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৈফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ